নমস্কার ভিউয়ার্স জব ইন বেঙ্গল চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে যাতে চাকরি সংক্রান্ত বিষয়ে নিত্য নতুন আপডেটগুলো পেতে পারেন আজকের যে প্রতিবেদন সেটি হচ্ছে সাব সেন্টারে আশাকর্মী নিয়োগ আবেদন চলবে একুশে সেপ্টেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের মহিলা চাকরি প্রার্থীদের জন্য দারুণ সুখবর রাজ্যের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় থেকে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে একটি জেলার সাতটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে শূন্যপদের সংখ্যাও জানানো হয়েছে আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে পদের নাম আশাকর্মী মোট শূন্য পদ আটচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স আবেদনকারীর বয়স তিরিশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর শ্রেণীর প্রার্থীরা বাইশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হলেও আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি প্রার্থীকে প্রথমে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র ডাউনলোড করতে হবে এবং সেটি প্রিন্ট আউট করে সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে নিজ নিজ ব্লক অফিসে আবেদনপত্র জমা করবেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ একুশে সেপ্টেম্বর দু আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা to the block development officer যেই ব্লকের আন্ডারে করছেন সেই ব্লকের নাম ডেভেলপমেন্ট ব্লক অ্যাট সেই জায়গার নাম দিয়ে বিডিও অফিস অ্যাট সেই জায়গার পোস্ট অফিস এবং সেই জায়গার থানা ও জেলা পূর্ব মেদিনীপুর এবং পিন নাম্বারটা অবশ্যই উল্লেখ করে দেবেন এই সমস্ত কিছু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা যে যেই ব্লক ব্লকের আন্ডারে করতে চাইছেন আবেদন করতে চাইছেন তো সেখান থেকে নোটিফিকেশানগুলো আপনারা কালেক্ট করে নেবেন সেই সেই নোটিফিকেশানগুলো কালেক্ট করে ভালো করে দেখে শুনে ফর্মগুলো ফিল আপ করবেন এর সঙ্গে যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো লাগছে সেগুলি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্থায়ী বাসিদার বাসিন্দার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র বিবাহিতাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট বিবাহ বিচ্ছিন্নদের ক্ষেত্রে ডিভোর্সের সার্টিফিকেট এবং বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট এছাড়াও লাগছে কাস্ট সার্টিফিকেট পাসপোর্ট সাইজের দু কপি ছবি আবশ্যিক যোগ্যতা এখানটা একটু লক্ষ্য রাখবেন আবেদনকারীকে অবশ্যই মহিলা হতে হবে কেবল বিবাহিতা বিধবা বা আইনগত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন এবং প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়া গ্রেড ওয়ান এবং গ্রেড টু স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকতে হবে শূন্য পদে বিন্যাস নন্দীগ্রাম এক নম্বর ব্লক মেমো নম্বর উনিশশো পঁচাত্তর ওখানে আছে আটটি সিট সুতাহাটা ব্লকে সার্ক নম্বর হচ্ছে আপনার পনেরোশো বাহান্ন ওখানে আছে তিনটি সিট এগরাতে এগরা এক নম্বর ব্লকে মেমো নম্বর হচ্ছে দু হাজার নব্বই ওখানে আছে ছটি seat Chandipur block memo number দুশো দু হাজার ছশো তেষট্টি ওখানে আছে এগারোটি সিট ভগবানপুর এক নম্বর ব্লক মেমো নম্বর হচ্ছে বাইশশো আশি ওখানে আছে সাতটি সিট ময়না ব্লকে আছে সাতটি যার মেমো নম্বর হচ্ছে তিন হাজার চৌত্রিশ এবং এগরা দু নম্বর ব্লক যার মেমো নম্বর পঁচিশ হাজার সরি পঁচিশশো আশি ওখানে আছে ছটি সিট এই সমস্তই আমি পাটফাট করে আমার ডেসক্রিপশান বক্সে অর্থাৎ এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো আপনারা যেই যেই ব্লকের আন্ডারে আপনারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন সেখান থেকে আপনারা কালেক্ট করে নিয়ে ভালো করে দেখে শুনে আপনারা এটা ফিল আপ করবেন আজকের প্রতিবেদন এতটাই আর এই সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি যথাযথ আপনাদের হেল্প করব আজকের প্রতিবেদন এতটাই ধন্যবাদ